দুরুদে পানা জুলুস কর দুরুদে পানা জুলুস কর গাউন বিজির শান তোমরা গাউন বিজির শান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যমান দুরুদে পাড়ো জুলুস কর দুরুদে পাড়ো জুলুস কর গাউন বিজির সান তোমরা গাউন বিজির সান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান আল্লাহ নিজে নূর হতে বানায় জাগারি আল্লাহ নিজে তাহার উম্মত করলো আল্লাহ তাহার উম্মত করলো আল্লাহ আমরা সবাই রি আমরা সবাই রি শেষ নাই শুকুর করলি জীবন ভর কেমন এহসান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান দুরুদ পাড়ো জুলুস কর দুরুদ পাড়ো জুলুস কর গাউন বিজির সান তোমরা গাউন বিজির সান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান বারে রবিউল আউয়ালে সুবে সাদিকি বারে রবিউল আউয়ালে সুবে সাদিকি আরে রবি উলাউল সবে সাদিকি পাপি বান্দার এলো বন্ধু পাপি বান্দার এলো বন্ধু আরবে দেশে তি আরবে দেশে তি তাহর তি জগতে হয় নূর তাহার তি জগত হয় নূর নুরির বাগান বড় হে ভাগবান আমরা বড় হে ভাগবান বড় হে ভাগবান আমরা বড় হে ভাগবান দুরুদে পড়ো জুলুস কর দুরুদে পড়ো জুলুস কর কাউন বিজির শান হাই গাই গাউন বিজির শান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান সকল নবীর নবী মুদির মুহাম্মদ রসুল সকল দার নবী মোহাম্মদ রসুল যারু সিলাই হাত তুলিলে তোয়া হয় কবুল তোয়া হয় কবুল নূরের পুতুল নুরানি বুলবুল নূরের পুতুল নূরের পুতুল নুরানি বুলবুল বড় দয়াবান বড় দয়াবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান দুরুদে পড়ো জুলুস কর দুরুদে পড়ো জুলুস কর গাহন বিজির শান মুরা গাহন বিজির শান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান রহমত আলামিন মুদের নবী রহমত আলামিন মুদের নবী তাহার প্রেমেতে আল্লাহর পেয়ারা হবি পেয়ারা হবি ক্ষমা সপবি বেহস্ত পাবি ক্ষমা সপবি বেহস্ত পাবি পাইলে গুণগান বড় হে ভগবান আমরা বড় হে ভগবান বড় হে ভগবান আমরা বড় হে ভগবান দুরুদ পড়ো জুলুস কর দুরুদ পড়ো জুলুস কর গাও নবীজির শান তোমরা গাও নবীজির শান বড় হে ভগবান আমরা বড়ই ভগবান আরিফি বলে যে মন দিয়েছে নবীর প্রেমে